সুপ্রিয় শিক্ষার্থী সবাই আশা করি ভালো আছো অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইটেম দেখব যেটি আমরা class six seven eight nine এবং ক্লাস টেনে পড়িয়ে থাকি ফলে আজকের এই ক্লাস থেকে সিক্স টু টেন সবাই উপকৃত হতে থাক হতে পারবে চলো আজকে আমরা আমাদের টপিকটা দেখে নেই এবং স্লাইডের মাধ্যমে আমরা উক্ত টপিক বিস্তারিত দেখব ওকে প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নেই এখানে আমি Atik Rahman BA honours M English senior teacher armed police battalion public school and college Bogura আমাদের আজকের টপিকটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর মধ্যে একটা ছোট্ট অংশ ফ্রম অ্যাসার্টিভ ইন্টু ইম্পারেটিভ অর্থাৎ মিনিং বেস সেন্টেন্সের অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ পরিবর্তনের নিয়মগুলো আমরা অদ্যপান্ত দেখব তো যদি আমরা কোনো সেন্টেন্সকে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে চাই তাহলে প্রথমে আমাদের জানা দরকার অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি এবং ইম্পারেটিভ সেন্টেন্সটা কি এবং এদের মধ্যে কি পরিবর্তনটা হবে শুরুতে আমি দেখতে চাই এটা যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলা হয় যদি আমি সংজ্ঞা বলতে চাই তাহলে বলতে হবে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে an assertive sentence is a kind of sentence যে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে এক প্রকারের বাক্য which asserts or declares a statement, opinion, incident, event, history, etc. অর্থাৎ যা কোনো একটা বিবৃতি কোনো একটা মতামত কোনো একটা ঘটনা কোনো একটা ইতিহাস বর্ণনা করে এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এইটা যে দেখো বলা হচ্ছে যে হুইস অ্যাসার্টস এই অ্যাসার্ট রুট ওয়ার্ড থেকে মূলত অ্যাসার্টিভ বাক্যটা আসছে আমাদের নামটা বলছি অ্যাসার্টিভ সেন্টেন্স এটা মূলত অ্যাসার্ট এই শব্দ থেকে আসছে এটা তো একই সঙ্গে বলছি আমরা আবার ডিক্লেয়ার্স ফলে আমরা এটাকে বলতে পারি ডিক্লারেটিভ সেন্টেন্স তাহলে আমরা বুঝলাম যেটাকে আমরা অ্যাসার্টিভও বলতে পারি অথবা ডিক্লারেটিভ সেন্টেন্সও বলতে পারি এবং উভয় নামটাই কিন্তু আমরা সংজ্ঞার মধ্যে পেয়ে যাচ্ছি যে যা কোনো একটা বিবৃতি একটা মতামত একটা ঘটনা একটা ইতিহাস বর্ণনা করবে আর যেহেতু বর্ণনা করবে আর এজন্য এর নামটা অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক বাক্য এখন দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট যে assertive sentences end with a full stop প্রত্যেকটা অ্যাসার্টিভ বাক্য শেষ হবে একটা ফুল স্টপের মাধ্যমে assertive sentences can be either affirmative or negative assertive sentence হতে পারে হ্যাঁ বোধক হতে পারে না বোধক তাহলে আমরা এখানে দেখলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের সংজ্ঞা দেখলাম সঙ্গে এ দুটো বৈশিষ্ট্য দেখতে পেলাম এখানে এখন এক্সাম্পল দেখা যাক we are students we are always humble and patient with our elderly people I feel awkward when someone gifts a compliment to me এই তিনটাই হচ্ছে আমাদের অ্যাসারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল প্রত্যেকটাই বিবৃতি এবার আমরা দেখব যে ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞা কি দেখো বলা হচ্ছে an imperative sentence is a kind of sentence imperative sentence ta হচ্ছে ek prokare bakko which conveys a command request or forbiddance moddhe মাধ্যমে adesh kora hoy, onurodh kora hoy ba nishedh kora hoy. Tahole assertive er কাজ হচ্ছে ekta ghotona, ekta itihash, ekta bibriti pradan kora. পক্ষান্তরে ইম্পারেটিভের কাজ হচ্ছে কমান্ড করা রিকোয়েস্ট করা অথবা কাউকে কোনো কিছু করতে না করা তাহলে এখানে এক্সাম্পল দেখা যাক একটু যে read lots lot to improve your writing skill please grant me a loan don't call me a loser ইত্যাদি তাহলে এখান থেকে একটা বিষয় খুব ক্লিয়ার যে আমরা পাবো স্টেটমেন্ট অর্থাৎ বিবৃতি পাবো আমরা উক্ত বিবৃতিকে আমাদের কমান্ড অথবা রিকোয়েস্ট অথবা ফরভিডেন্স এ রূপান্তর করতে হবে বিষয়টা অতীব সহজ আমি যদি বলতে চাই তাহলে এটুকু বলতে পারি অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভের সংজ্ঞা জানলেই চেঞ্জিংটা আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে আমি একটা এক্সাম্পল সেট করতে চাই এখানে মনে করো একটা বাক্য বললাম আমি যে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা you should you should come here এটা কিন্তু অবশ্যই একটা বিবৃতি যে তোমার এখানে আসা উচিত আমার মনে হচ্ছে এটা তোমাকে বললাম একটা বিবৃতি দিয়েছি এখানে আমি আচ্ছা যদি আমি এটাকে বলতে চাই একটা কমান্ড আকারে বা রিকোয়েস্ট আকারে অথবা ফরবিডেন্স আকারে তাহলে বাক্যটা একটু চেঞ্জ হয়ে যাবে যেমন আমি এখানে কমান্ড করতে চাই এই বাক্যটা কমান্ড করতে চাই তাহলে বলবো যে কাম হিয়ার কাম হিয়ার এখানে আসো আমি কিন্তু এখানে কোনো বিবৃতি দেইনি আমি এখানে আদেশ দিয়েছি এখানে আসো তাহলে যখন আমি বলছিলাম যে ইউ শুড কাম হিয়ার এটা ছিল একটা বিবৃতি ছিল একটা যখনই বললাম আমি কাম হিয়ার এটার আদেশ হয়ে গেল এই যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স একটা বিবৃতিমূলক বাক্য পরিবর্তন হয়ে একটা আদেশ রূপান্তরিত হলো এটাই মূলত transformation from assertive into imperative আমার মনে হয় যে ইম্পারেটিভ এর মূল যে বক্তব্যগুলো তোমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছো আমরা এখন পরবর্তী স্টেজে যেতে চাই যেখানে আমরা স্লাইডের মাধ্যমে একটা একটা করে প্রত্যেকটা বাক্য দেখতে চাই আচ্ছা ওকে তো দেখো আমি স্ক্রিনে বলে রাখছি এখানে যে how to change an assertive sentence into imperative যে কি করে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে একটা ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয় আচ্ছা এইখান থেকে একটা বিষয় ক্লিয়ার করে নিয়ে আগে থেকেই আমি যে গ্রামারের যে কোনো আইটেম পড়তে হলে একটা কাজ অতীব জরুরি তা হচ্ছে আমি যে সেন্টেন্সটা পড়তে চাই আমি উক্ত সেন্টেন্সকে সম্ভাব্য সর্বোচ্চ ভাগে ভাগ করব সম্ভাব্য সর্বোচ্চ ভাগে ভাগ করব not according to English grammar but according to me এটা ইংরেজি গ্রামারের ভাগ নয় এটা আমার ভাগ এটা আমার ভাগ যে কি করলে পারে আমি এটাকে খুব সহজেই পড়তে পারি যেমন আমি একটা এক্সাম্পল দিই যে কোনো কাজ যদি আমরা একবারে করতে যাই সেখানে সমস্যা হয়ে যায় আমাদের কাজটা ইনকমপ্লিট থেকে যায় আমাদের প্রেশারটা বেশি হয়ে যায় পক্ষান্তরে কোনো কাজ যদি আমরা ভাগ ভাগ করে করতে যাই একটা কাজ ভাগ ভাগ করে করতে যাই ওটা খুব ইজি হয়ে যায় তো আমিও এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সকে সম্ভাব্য সর্বোচ্চ ভাগে ভাগ করতে চাই এটা গ্রামার অনুসারে নয় গ্রামারে বলা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার অ্যাফার্মেটিভ নেগেটিভ আমি সেই ভাগটা চাচ্ছি না আচ্ছা এখন দেখো যেহেতু আমি বলে রাখছি শুরুতেই যে ইম্পারেটিভ বাক্য হচ্ছে আদেশ অনুরোধ নিষেধ প্রস্তাব হতে পারে ফলে এখানে কিন্তু পার্সনটা মোস্ট ইম্পর্টেন্ট যে বাক্যের সেন্টেন্সের সাবজেক্টটা কোন পার্সন সবসময় পার্সনটা ইম্পর্টেন্ট আমরা খুব ভালো করে জানি এটা পার্সন তিন প্রকার first person second person and third person তো প্রত্যেকটা বাক্যের সাবজেক্ট আমাদের এই তিনটার মধ্যে কোনো একটা তো অবশ্যই হবে বাইরে তো হওয়া সম্ভব নয় এবং যেহেতু আমরা ইম্পারেটিভ বাক্যের মাধ্যমে আদেশ করি নিষেধ করি প্রস্তাব দেই অনুরোধ করি ফলে ইম্পারেটিভ সেন্টেন্সের ম্যাক্সিমাম সেন্টেন্সগুলোই আমাদের সেকেন্ড পার্সন দিয়ে তৈরি করা হয় কারণ আমি যাকে আদেশ করব সে অবশ্যই সেকেন্ড পার্সন আমি যাকে উপদেশ দেব সে অবশ্যই সেকেন্ড পার্সন আমি যাকে নিষেধ করব সেও অবশ্যই সেকেন্ড পার্সন ওকে আচ্ছা এবার দেখো আমি লিখে রাখছি এখানে সেকেন্ড পার্সন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে হলে অর্থাৎ এ ধরনের বাক্যের নাম দেওয়া যায় একটা সে নামটা assertive sentence starting with a second person subject বা আমি আরো ভালো করে বলতে পারি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স স্টার্টিং উইথ আর সেকেন্ড পার্সন সাবজেক্ট তুমি দেখো আমি লিখে রাখছি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে মূল ভার থেকে বাকি অংশটুকু বসবে আমি শর্ত দিয়েছি কি কি এখানে সেন্টেন্সটার সাবজেক্ট হবে সেকেন্ড পার্সন সেন্টেন্সটা হবে হ্যাঁ বধক অনলি টু কন্ডিশনস যে সেন্টেন্সের সাবজেক্টটা হবে সেকেন্ড পার্সন এবং সেন্টেন্সটা হবে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাধক তাহলে কি হবে অ্যান্সার এটা অতীব সহজ অ্যান্সার এটা আমরা দেখব উক্ত সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব কোনটা আমরা খুব সহজে কিন্তু প্রিন্সিপাল ভার্বটা গেস করতে পারবো যেমন ধরো you subject should helping verb তাহলে ওপেনটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব আমরা খুব ভালো করে জানি যে you should open a new business এখানে ওপেনটা হচ্ছে প্রিন্সিপাল ভার আমি বলেছি যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট সেকেন্ড পারসন হয় এবং যদি সাবজেক্টটি অ্যাফার্মেটিভ হয় তাহলে প্রিন্সিপাল ভার থেকে বাকি অংশটুকু অ্যান্সার প্রিন্সিপাল ভার থেকে বাকি অংশটুকু অ্যান্সার তাহলে কি হচ্ছে যদি আমাদের ওপেনটা প্রিন্সিপাল ভার হয় তাহলে এইখান থেকে নিয়ে আমাদের বাকি এটুকু অ্যান্সার এই যে ওপেন আর নিউ বিজনেসটা আমাদের অ্যান্সার তাহলে আমরা খুব সহজে লিখতে পারবো এখান থেকে যদি আমাদের লিখতে বলা হয় একটা অ্যান্সার লিখো এটার যে you should open a new business এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি এটাকে আমি একটা আদেশে রূপান্তর করতে চাই একটা অর্ডার করতে চাই তাহলে বলতে হবে এইভাবে আমাকে ওপেন নিউ বিজনেস এটা অত্যন্ত সহজ এবার নাম্বার টু বাক্য দেখো you can go home right you can go home now তুমি এখানে দেখবে যে এখানে আমরা জানি যে ইউটা হচ্ছে আমাদের সাবজেক্ট ক্যানটা আমাদের হেল্পিং ভার্ব গোটা প্রিন্সিপাল ভার্ভ তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে গো থেকে নিয়ে বাকিটুকু এই যে আমাদের গো হোম নাও এটা অ্যান্সার আবার নাম্বার থ্রি দেখো ইউ রিড দ্য বুক তুমি এখানে দেখবে যে ইউটা হচ্ছে সাবজেক্ট রিটটা প্রিন্সিপাল ভার্ব কোনো হেল্পিং ভার্ব নেই এখানে এখানে কোনো হেল্পিং ভার্ব নেই তো আমরা কিন্তু এই যে রিড দ্য বুক লিখলে অ্যান্সারটা আমাদের হয়ে যাবে রিড দ্য বুক ওকে এবং একইভাবে দেখো যে you must speak the truth আমরা জানি ইউটার সাবজেক্ট মাস্টটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব স্পিকটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব তাহলে স্পিক দ্য ট্রুথ এটুকুই অ্যান্সার আবার দেখো you should finish the work in time আমরা জানি ফিনিশটা প্রিন্সিপাল ভার্ব তাহলে ফিনিশ থেকে বাকিটুকু answer finish the work in time তাহলে এবার দেখো আমি শর্ত দিয়েছি দুটা অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ হাবোধক হবে এবং সাবজেক্টটা সেকেন্ড পার্সন হবে তাহলে পারি আমরা মূল ভাবতে বাকিটুকু লিখলেই হয়ে যাবে অ্যান্সার যদি আমাকে এখন প্রচুর বাক্য দেওয়া হয় এই ক্যাটাগরির প্রত্যেকটা বাক্যর আমাদের একটাই অ্যান্সার হবে প্রিন্সিপাল ভাব থেকে বাকিটুকু লিখলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো সবাই আমরা পরবর্তী ক্যাটাগরিতে যাব এটা হচ্ছে একটা ক্যাটাগরি যার নাম দিয়েছিলাম আমি affirmative sentence with second person subject আচ্ছা এবার দেখো যে নাম্বার টু ক্যাটাগরি হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স উইথ আর সেকেন্ড পার্সন সাবজেক্ট অর্থাৎ সেন্টেন্সটা নেগেটিভ হবে এবং সাবজেক্টটা সেকেন্ড পার্সন হবে আগেরটা ছিল আমাদের অ্যাফার্মেটিভ শুধু এবারে নেগেটিভ সেন্টেন্সটা নেগেটিভ হবে সঙ্গে সাবজেক্টটা হবে সেকেন্ড পার্সন তাহলে কি করব আমরা এটা অত্যন্ত সহজ আমি তিনটা স্টেপ দিয়ে রাখছি এখানে প্রথমে ডন্ট বসে সেন্টেন্সের মূল ভার বসে বাকি অংশ বসে তাহলে আমরা দেখো যে বলা হচ্ছে যে you should not run in the sun এইখানটায় আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সটা সেকেন্ড পার্সন সাবজেক্ট সঙ্গে নেগেটিভ আছে এখানে তাহলে আমরা এখানে খুব সহজে শুরুতে লিখবো ডন্ট লিখব ডন্ট এরপরে প্রিন্সিপাল ভার্ব বাকিটুকু যেমন ধরো শুট নট পাওয়া আমাদের হেল্পিং ভার রানটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এখানে ডন্ট লিখে রান থেকে বাকিটুকু তাহলে run in the sun don't run in the sun আমাদের একটা অ্যাসার্টিভ বাক্য একটা ইম্পারেটিভ ফরবিডেন্স হয়ে গেল অর্থাৎ কোনো কাজ করতে তাকে না করা হলো নিষেধ হয়ে গেল এটা একটা বিবৃতি থেকে এটা একটা নিষেধ হয়ে গেল ডন্ট ইউজ করেছি আমরা তারপরে প্রিন্সিপাল ভার বাকিটুকু বসিয়ে দিয়েছি এভাবে কিন্তু আমরা একে একে লিখতে পারি যেমন ধরো এটা এখানে uh, you cannot touch the pause এখানে দেখো যে আমরা যদি শুধুমাত্র ডন্ট লিখি প্লাস প্রিন্সিপাল ভার্ব টাচ থেকে বাকিটুকু লিখে দেই হয়ে যাবে অ্যান্সার নাম্বার সি দেখো একইভাবে নাম্বার সি দেখবে যে আমরা যদি দেখি যে you do not go out alone আমরা এখানে তাহলে বলবো ডোন্ট গো আউট অ্যালোন শুরুতে ডোন্ট গোটা প্রিন্সিপাল ভার্ব বাকিটুকু ডোন্ট গো আউট অ্যালোন আবার ডি নাম্বার দেখবে you must not look down upon the poor আমরা জানি এখানে লুকটা প্রিন্সিপাল ভার্ড তাহলে আমরা বলবো don't look down upon the poor একইভাবে you should not kill your time আমরা বলবো ডোন্ট কিল ইউর টাইম এভাবে সেকেন্ড পার্সন যুক্ত নেগেটিভ প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা ইম্পারেটিভ করতে পারবো যেটার প্রত্যেকটাই ফরবিডেন্স হবে অর্থাৎ নিষেধ হবে এখানে একটা কোশ্চেন হতে পারে আমি লিখে রাখছি যে ডন্ট বসে তো কারো প্রশ্ন হতেই পারে এটা যে সবসময় কি ডন্ট হবে ডাজেন্ট বা ডিডেন্ট এটাও তো হতে পারে কিন্তু না কখনোই হবে না এটা এটা হবে না এজন্য যে আমাদের প্রত্যেকটা আদেশ প্রত্যেকটা নিষেধ প্রত্যেকটা প্রস্তাব এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয় এবং উপস্থিত কাউকে বলা হয় ফলে সর্বদাই এদের সাবজেক্টটা সেকেন্ড পার্সন হবে এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে বিধায় এখানে কখনোই আমরা ডাজেন্ট পাবো না বা ডিডেন্ট পাবো না সবসময় ডোন্ট পাবো এজন্য বলা হয়েছে ডোন্ট লিখতে হবে এটা কখনোই অন্য টেন্সেও হবে না বা ডাজেন্টও ব্যবহৃত হতে পারবে না সবসময় ডোন্ট হবে প্লাস প্রিন্সিপাল ভার প্লাস বাকি অংশটুকু বসবে তাহলে আমাদের মনে হয় যে এটাও ক্লিয়ার হয়ে গেছে আমরা পরবর্তী ক্যাটাগরিতে আসব তাহলে আমি নাম দিয়েছিলাম কি এটার এটার নাম দিয়েছিলাম যে negative sentence with second person subject আচ্ছা এবার দেখব আমরা যে আমরা দেখেছিলাম একটু আগের স্লাইডে দেখেছিলাম এটা যে বাক্যটা নেগেটিভ হতে পারে হলে সে নট থাকবে তো নট ছাড়াও কিন্তু নেভার নট ছাড়াও নেগেটিভ হতে পারে যেমন নেভার যুক্ত বাক্য নেভার দিয়ে বাক্যটা নেগেটিভ হতে পারে তো নেভার যদি নেগেটিভ বাক্যটা হয় তাহলে এটা আরো সহজ আমি বলে রাখছি এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইম্পারটিভ করতে হলে নেভার থেকে বাকি অংশটুকু বসে এটা অতীব সহজ যদি দেখি আমরা কোনো বাক্যে নেভার আছে এবং বাক্যের সাবজেক্টটা সেকেন্ড পারসন তাহলে আমরা নেভার থেকে নিয়ে বাকিটুকু অ্যান্সার করে দেব এই যে নেভার ডিজবে ইউর প্যারেন্টস এটাই হচ্ছে অ্যান্সার ঠিক একইভাবে you must never tell a lie আমাদের অ্যান্সারটা হচ্ছে নেভার টেল এ লাই আবার you should never kill your valuable time এখানে দেখো অ্যান্সারটা হচ্ছে never kill your valuable time আবার দেখো you should never make yourself a fool never make yourself a fool you can never show discourtesy towards the elders তাহলে আমাদের ফরভিডেন্সটা হচ্ছে never show discourtesy towards the elders এই যে দেখো প্রত্যেকটা বাক্যই কিন্তু একই সঙ্গে নেভার থেকে বাকিটুকু বসে যাচ্ছে এখানে শর্ত ছিল আমাদের একটা বাক্যের সাবজেক্টটা সেকেন্ড পার্সন হতে হবে অন্য পার্সন হলে হবে না শুধুমাত্র সেকেন্ড পার্সন সঙ্গে নেভারযুক্ত সেন্টেন্স এর নাম দিয়েছিলাম আমি যে negative sentence or assertive sentence containing never যে নেভার যুক্ত একটা নেগেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স তুমি বলতে পারো এখানে আচ্ছা আমার মনে হয় যে এটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আমরা পরবর্তী অংশে আসবো এবার আচ্ছা দেখো এবার অনেক সময় আমরা দেখি যে কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে রিকোয়েস্ট রিকোয়েস্টেড রিকোয়েস্টিং অথবা কাইন্ডলি কথাটা উল্লেখ থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রিকোয়েস্ট রিকোয়েস্টেড রিকোয়েস্টিং অথবা কাইন্ডলি এ ধরনের আমরা একটা ওয়ার্ড পেতে পারি তো এখানে বলা হচ্ছে ইম্পারেটিভ করতে হলে ধরুন বাক্য ইম্পারেটিভ করতে হলে সেন্টেন্সের শুরুতে বা শেষে প্লিজ বা কাইন্ডলি যুক্ত করতে হবে সেন্টেন্সের শুরুতে বা শেষে প্লিজ বা কাইন্ডলি যুক্ত করতে হবে যেমন আমি একটা বাক্য লিখে রাখছি এখানে যে I request you to do it এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে রিকোয়েস্ট কথাটি উল্লেখ আছে রিকোয়েস্ট ফলে অ্যান্সারে আমি লিখে রাখছি প্লিজ প্লিজ তারপরে প্রিন্সিপাল ভার প্লাস বাকিটুকু প্লিজ ডু ইট এটা রিকোয়েস্ট হয়ে গেল আমার একটা আগে ছিল একটা বিবৃতি এবারে হলো একটা রিকোয়েস্ট আমরা এই প্লিজ শব্দটাকে আবার বাক্যের শেষেও বলতে পারি যেমন do it please please do it or do it please একই বাক্য একইভাবে দেখো number two sentence you are you are requested to do it you are requested to do it বললে পারে আমরা বলতে পারি এখানে যে please do it or do it please তার মানে বিষয়টা হলো এরকম যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আমরা রিকোয়েস্ট বা কাহিনলি কথাটা উল্লেখ পাই তাহলে পরে আমরা ইম্পারেটিভ বাক্যে গিয়ে প্লিজ বা কাহিনলি বাক্যের শুরুতে বা বাক্যের শেষে লিখব সঙ্গে প্রিন্সিপাল ভার থেকে বাকি অংশটুকু হবে এইখানে একটা বিষয় একটু বলা দরকার যে নাম্বার ওয়ান এবং নাম্বার টু উভয় সেন্টেন্সটাই আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স তো সেন্টেন্স নেগেটিভও হতে পারতো এখানে আমরা একটা এক্সাম্পলে আসি যেমন আমি বললাম যে I request you I request you not to not to disturb the class. I request you not to disturb the class. দেখো বাক্যটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট যুক্ত বাক্য সঙ্গে বাক্যটা নেগেটিভ যদি আমাদের এমনটা হয় তাহলে আমরা কি করব আমরা কি আগের মতোই বলবো আবার বাকি শুরুতে বা শেষে প্লিজ হবে লিখলাম প্লিজ প্লিজ হবে এরপরে আমরা ডন্ট লিখব প্লিজের পরে ডন্ট ডন্ট তারপরে প্রিন্সিপাল ভার্ব থেকে বাকি অংশটুকু ডন্ট ডিস্টার্ব বাকি অংশটুকু হচ্ছে the class don't disturb the class তাহলে আমরা বুঝতে পারলাম এখান থেকে যে রিকোয়েস্ট যুক্ত বাক্য যদি আমাদের অ্যাফার্মেটিভ হয় তাহলে please plus principal verb plus বাকি অংশটুকু যদি বাক্যটা নেগেটিভ হয় তাহলে please plus don't plus principal verb plus বাকি অংশটুকু এখানে উল্লেখ্য যে প্লিজটা বাক্যের শুরুতে বা শেষে উভয় জায়গাতেই বলা যায় তাহলে আমরা পরে ক্যাটাগরিতে দেখবো এবার এই ক্যাটাগরি আমাদের শেষ প্রত্যেকটা বাক্য আমাদের একইভাবে অ্যান্সার হবে এগুলো আচ্ছা এবার দেখো যে সেন্টেন্সের সাবজেক্ট ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন কি করবো আমরা আমি বলেছিলাম যে পার্সন তিন প্রকার first person second person third person আমরা যে তিনটা ক্যাটাগরি দেখেছি তিন চারটা ক্যাটাগরি দেখেছি অলরেডি প্রত্যেকটার সাবজেক্ট ছিল আমাদের সেকেন্ড পার্সন তো এমনও তো হতে পারে যুক্ত বাক্যের সাবজেক্টটা আমাদের ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন হতে পারে তাহলে পরে আমরা কি করব যদি আমি দেখি কোনো অ্যাসার্টিভ বাক্যের সাবজেক্টটা সেকেন্ড পার্সন না হয়ে ফার্স্ট বা থার্ড তাহলে আমরা অবশ্যই বাক্যের শুরুতে একটা লেট বসাবো লেট লেটটা আমাদের কম্পালসারি এটা আমাকে ইউজ করতেই হবে এবং আমরা খুব ভালো করে জানি যে লেটের পরে কখনোই নমিনেটিভ কেস বসে না সাবজেক্টিভ ফর্মটা বসে না সবসময় পার্সনের অবজেক্টিভ ফর্ম বসে আমি আবার বলি একবার যখনই আমরা বাক্যের শুরুতে লেট ব্যবহার করব এটা যেখানেই হোক না কেন যেখানেই হোক না কেন গ্রামারের যে অংশে হোক না কেন এরপরে কিন্তু অবশ্যই আমাদের সাবজেক্ট যেটা থাকবে তার অবজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে তো নাম্বার টু তাই বলা হয়েছে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসবে নাম্বার থ্রি হচ্ছে ভার্ব থেকে বাকি অংশটুকু বসবে খুব সহজ কথা যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট ফার্স্ট বা থার্ড পার্সন হয় তাহলে শুরুতে লেট বসবে তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে প্লাস ভার থেকে বাকি অংশটুকু বসবে খুব সহজ বিষয়গুলো তাহলে পরে আমরা একটু এক্সাম্পলে দেখি এবার দেখো আই মাস্ট গো নাও আমরা জানি যে এই সাবজেক্টটা আচ্ছা এই সাবজেক্ট যেটা আমরা দেখতে পাচ্ছি যে আই এটা কিন্তু অবশ্যই ফার্স্ট পার্সন আমরা সবাই জানি এটা তাহলে আমাদের অ্যান্সারে আমি বলছি ফার্স্ট বা থার্ড হলে আমাদের অ্যান্সারে কিন্তু শুরুতে বসবে একটা লেট তো লেট ইউজ করলাম আমি লেট তারপরে দেখলাম যে আমাদের সাবজেক্ট আছে আই আমরা জানি আয়ের অবজেক্টিভ টেস হচ্ছে মি বা অবজেক্টিভ ফার্মটা হচ্ছে মি তাহলে আই থেকে মি হবে তাহলে লেট মি এরপরে হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব থেকে বাকি অংশটুকু তাহলে কি হলো গোটা প্রিন্সিপাল ভার্ব আমরা জানি তাহলে let me go now let me go now এটা অ্যান্সার আমাদের ঠিক একইভাবে দেখো they should play as long as they want আমরা দেখতে পাচ্ছি বি নাম্বার সেন্টেন্সের সাবজেক্টটা থার্ড পারসন তাহলে আমরা জানি শুরুতে লেট বসবে সঙ্গে দের অবজেক্টিভ ফর্মটা হচ্ছে দেম বসবে লেট দেম তারপরে প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে প্লে প্লে বসলো এবার বাকি অংশটুকু as long as they want as long as they want এটা হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা এবার নাম্বার সি দেখো we should help the poor আমরা জানি সাবজেক্টটা ফার্স্ট পার্সন তাহলে অবশ্য লেট বসবে সঙ্গে উইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভটা হচ্ছে আস লেট আস প্রিন্সিপাল ভার্ভটা হেল্প তাহলে লেট আস হেল্প বাকিটুকু the poor let us help the poor এখন ইচ্ছা করলে পরে কেউ লেট আস না বলে সংক্ষিপ্তভাবে লেটস বলতে পারো let's help the poor let's help the poor আমরা এটাও বলতে পারি একইভাবে দেখো আবার যে D number he should say whatever he like whatever he likes তো এখানে আমরা জানি যে হিটা third person let him say whatever he likes he should sing a song she should sing a song now তাহলে সিটা third person let her sing a song now এভাবে প্রত্যেকটা বাক্য আমাদের একইভাবে অ্যান্সার হবে তো যা বলা হলো তার সামারিটা হচ্ছে এটাই যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয় তাহলে পরে আমরা শুরুতে লিড লিখব তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম লিখব তারপরে প্রিন্সিপাল ভার থেকে বাকি অংশটুকু লিখব তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা এটা আমরা একটু পরবর্তী ক্যাটাগরিতে যাব আচ্ছা এখন দেখো যে আমরা বললাম সেন্টেন্সের সাবজেক্ট ফার্স্ট বা থার্ড পার্সন হবে এবং তোমরা দেখছো আগের বাক্য সব অ্যাফার্মেটিভ বাক্য ছিল ওগুলো আমাদের তো আমাদের বাক্যটা নেগেটিভও কিন্তু হতে পারে আমরা তা দেখিয়েছি আগের অংশে প্রত্যেকটাই আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবার দেখবো আমরা নেগেটিভ সেন্টেন্স হলে আমরা কি করতে পারি দেখো বলা হচ্ছে প্রথমে লেট বসে সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম বসে প্লাস এরপরে নট বসে একটা নেগেটিভ যেহেতু সেহেতু নট বসে প্লাস মূল ভার্ভ থেকে বাকি অংশটুকু বসে যেমন we should not head the port এখানে বাক্যটার সাবজেক্ট ফার্স্ট পারসন সঙ্গে সেন্টেন্সটা নেগেটিভ তাহলে আমরা বলেছি আমাদের রুলসের মধ্যে আমরা শুরুতে লিখব হচ্ছে লেট লিখব লেট তারপরে বলেছি সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম উই থেকে তাহলে আস হবে এটা লেট আস তারপর নাম্বার থ্রিতে বলেছি আমরা নট হবে নট দিলাম লেট আস নট এবার চার নাম্বারে বললাম মূল ভার থেকে বাকিটুকু হবে অর্থাৎ প্রিন্সিপাল ভার থেকে বাকি অংশটুকু বসবে তো দেখো এখানে যে প্রিন্সিপাল ভারটা অবশ্যই হেড তাহলে হেড থেকে বাকিটুকু let us not head the poor আমরা ইচ্ছা করলে লেটস নট বলতে পারতাম লেট আস না বলে লেটস নট বলতে পারতাম ঠিক একইভাবে নাম্বার বি বাক্যে দেখো যে হি শুড নট গো দেয়ার তাহলে আমরা অ্যান্সারে বলবো বি নাম্বারে let him not go there let him not go there আমাদের যত বাক্য হবে এ ক্যাটাগরিতে অর্থাৎ ফার্স্ট পার্সন থার্ড পার্সন যুক্ত নেগেটিভ সেন্টেন্স প্রত্যেকটাই আমাদের এভাবে অ্যান্সার হবে এইখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ একটু যে দেখো এক্সাম্পল এ এবং বি উভয়টা কিন্তু আমাদের প্রোনাউন দিয়ে শুরু হয়েছে প্রোনাউন ওইটা প্রোনাউন এটা প্রোনাউন তো এমনটা তো হতে পারে যে এখানে নাউনটা পেতে পারি আমরা যদি নাউন পেয়ে যাই তাহলে কি রুলসে কোনো পরিবর্তন হবে আচ্ছা এখানে তো বলে রাখি যে হ্যাঁ পরিবর্তন হবে সামান্য একটু পরিবর্তন এখানে হবে সেটা কি আমরা পরবর্তী স্লাইডে দেখব এটা দেখো এখানে বলা হচ্ছে তবে সেন্টেন্সটির সাবজেক্ট নাউন হলে শুরুতে লেট নট বসে আমরা আগে লেট ইউজ করেছি প্রোনাউনের ক্ষেত্রে তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ইউজ করেছি তারপরে নট ইউজ করেছি পক্ষান্তরে যদি আমাদের সাবজেক্টটা কোনো নাউন হয় তাহলে কিন্তু নটটা আমাদের লেটের পরে বসবে যেমন Runa should not go home now তাহলে অ্যান্সারে গিয়ে আমরা বলবো যে দেখো এই নাম্বারে গিয়ে বলবো আমরা লেট সঙ্গে নট তারপরে বাকিটুকু সাবজেক্ট রুনা প্রিন্সিপাল ভার্বটা গো তারপরে হচ্ছে হোম নাও যে let not Runa go home now ঠিক একইভাবে Ramit should not talk in the class আমাদের অ্যান্সারটা হয়ে যাবে let not Ramit talk in the class আবার দেখো C number Asha must not attend the meeting তাহলে পরে let not Asha attend the meeting. Number D দেখো, Aslam should not spoil the party. Let not Aslam spoil the party. অর্থাৎ শুরুতে লেট তারপরে নট আমি যদি সামারি বলতে চাই তাহলে বলবো এটাই যে নেগেটিভের ক্ষেত্রে যদি সাবজেক্টটা প্রোনাউন হয় তাহলে লেট প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস নট আর যদি আমাদের নাউন হয় তাহলে লেট তারপরে নট তারপরে আমাদের subject the let not Runa go home now এরকম let not Ramit talk in the class let not Asha attend the meeting এই যে নটের ব্যবহারটা একটু গুরুত্বপূর্ণ এটা অনেক ক্ষেত্রে এটা ভুল হয়ে যায় আমরা প্রোনাউনে হয়তো আগে লিখি নাউনের পরে লিখি অথবা সবগুলাতেই আমরা পরে লিখি এরকম ভুল হয়ে যায় এটা আমাদের একটু মাথায় রাখতে হবে আচ্ছা এখন দেখো আমি শুরু থেকে কিন্তু অ্যাসার্টিভ বাক্যটাকে প্রত্যেকটা সম্ভাব্য সর্বোচ্চ উপায়ে ভাগ করে নিয়েছি ভাগ করে নিয়েছি পার্সন একটা ফার্স্ট সেকেন্ড পার্সন পরেরটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড থার্ড সেকেন্ড পার্সনে আমরা দেখেছি অ্যাফার্মেটিভ দেখেছি নেগেটিভ দেখেছি নেভারযুক্ত সেন্টেন্স ইত্যাদি দেখেছি আবার আমরা দেখেছি ফার্স্ট এবং থার্ড পার্সনের ক্ষেত্রে যে এখানে প্রোনাউন হলে পরে কি হবে নাউন হলে পরে কি হবে বিস্তারিত দেখেছি আমরা আমার মনে হয় তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে সবার কাছেই আর এইটুকু ক্লাস ফলো করলে আমার মনে হয় না যে কারো এই আইটেমটার সমস্যা হবে আর আমি একটু তোমাকে দেখাই এখানে যে কিছু সেন্টেন্স লিখে রাখছি আমি ফর এক্সারসাইজ তুমি দেখো এখানে কত সহজে আমরা অ্যান্সার করতে পারবো আমি তোমাকে অ্যান্সারটা করে দিচ্ছি এখানে দেখো যেমন ধরো যে এক number sentence you should never tell a lie বাক্যটার সাবজেক্ট সেকেন্ড পার্সন সঙ্গে নেভার আছে তাহলে আমরা জানি নেভার দ্য বাকি answer never tell a lie আবার দেখো you should not obey you should obey your parents এখানে আমাদের সেকেন্ড পার্সন সাবজেক্ট সঙ্গে বাক্যটা আমাদের অ্যাফার্মেটিভ তাহলে প্রিন্সিপাল ভার্ব থেকে বাকিটুকু হবে তাহলে দেখো অ্যান্সারটা হচ্ছে অবে ইউর প্যারেন্টস আবার we should obey the rules of hygiene যা বর্তমানে খুব গুরুত্বপূর্ণ বাক্যটা যে we should obey the rules of hygiene আমরা জানি এখানে সাবজেক্টটা ফার্স্ট পারসন তাহলে শুরুতে লেট হবে সঙ্গে আস হবে তারপরে প্রিন্সিপাল ভারতে বাকিটুকু হবে তো let us obey the rules of hygiene এরপরে দেখো যে they should keep silent they third person ফলে শুরুতে লেট হবে লেট দেম কিপ সাইলেন্ট এভাবে প্রত্যেকটা বাক্যই অ্যাসারটিভ থেকে ইম্পারেটিভ করা সম্ভব যদি সামান্য এই কয়েকটা রুলস ফলো করা যায় আর আমি শুরুতেই বলেছিলাম এটা আমরা class six seven eight nine টেনে পড়িয়ে থাকি ফলে এই ক্লাস থেকে সিক্স টু টেন সবাই উপকৃত হবে এবং ক্লাসটা সিক্স হোক বা টেন হোক এর বাহিরে কোনো কিছু থাকবে না আর আশা করি সবাই বুঝতে পারছো তো আমরা পরবর্তী ক্লাসে এমনই একটা টপিক নিয়ে আলোচনা করবো আবার এবং সেখানে আমরা সেখানে আমরা বিস্তারিত দেখব আর যারা আজকে ভিডিওটা দেখলে যারা ক্লাসটা করলে আজকে সবাইকে ধন্যবাদ পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে সবাইকে ধন্যবাদ